ফ্রেন্ডস ওয়েলকাম মানে বাড়ি থেকে বেরোলাম আর শুরু হয়ে দেখো মেশিনের তো আমার একটা কাজ আছে প্রমোশনের কাজ তো অ্যাবাউট পাস্তা ওনার জন্য আমি বেরিয়েছি পায়েল তারও রয়েছে আমরা সবাই এখন কালীঘাট নাম তো কালীঘাট জানি না আমার মোবাইল অ্যালাউ কিনা ওখানে কী ধরনের কাজ আছে না আছে আমি জানি না অ্যাবাউট পাস্তা তো আমাকে ইলাবোরেট করতে হবে ফাইন তবে তো প্রিপারেশন নিয়েই এসছি এবারে দেখা যাক ওখানে পৌঁছোই ওখানে কী হয় না হয় দেন তোমাদেরকে জানাবো বাট ব্লগটা পুরো দেখতে থাকো তো এসে গেছি কালীঘাট এই আজকে আমার আর আরও প্রমোশনের কাজ আছে অ্যাবাউট পাস্তা এই আমার গান ঠিক আছে তো এখন যাই এখন অনেকটা হাঁটতে হবে ভাল লাগে বল ঠিক আছে বাকিটা গিয়ে দেখাই ওখানে ক্যামেরা অ্যালাউ কিনা তাহলে কথা বলবো না হলে কি হয়েছে না হয়েছে পরে জানাবো সো <laughs> হ্যাঁ আমি তো সো গাইজ চলে এসছি এরকম দেখো প্লেস সবাই এর নিনি রেখা দি পায়েল এরকম দেখো জায়গাটা খুব সুন্দর না পুরো হোমস্টের মতো একটা রুপটপ রেস্টুরেন্ট নামটা খেয়াল করলাম না নামটা পরে বলবো তো এখনও প্রমোশনের লোক এখনও আসেনি তো কাজ শুরু হোক দেন আপনাদেরকে আস্তে আস্তে পরে বলবো হয়তো কাজ শুরু হওয়ার মিডল অফ দি ওয়ার্ক আমি হয়তো বলতে পারবো না কী কাজ হয়েছে না হয়েছে কাজের পর আমি আপনাদেরকে সব দেখাবো সমস্ত বলবো ডিটেলসে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে ততক্ষণ প্লিজ ব্লগটা দেখতে থাকবো বাইরে প্রচণ্ড মুসুল মানে বৃষ্টি হচ্ছে ও को देखते 갈বো आगे आगे কি হয় ओके तो नाइस थैंक यू আমাদের কাজ শেষ হলো সালা গুলো খেতে যাই হেমনা মার্কেট লোকজন সব এরকম আর এখন আমরা এই খেতে বসেছি মোমো ও সেদিন আসে না পেয়ে গেছে আমাকে এখান থেকে যেতে হবে হ্যাঁ আবার ওকে আবার যেতে হবে দু জায়গায় বাবা কি ঝামেলা সো মোমো খেয়ে যা দিয়েছে ভাগ্য ভালো ব্লগটা এখনো শেষ করবো না বড়নগর থামবো তারপর শেষ করবো ওকে এই দেখো আর একটা জিনিস এসছে চিলি চিকেন ড্রাই লাইটটা অন করি এটা আমার বন্ধুর মোস্ট ফেভারিট যদিও এটা কেন ভাই আমিও তো ভালোবাসি খেতে বল আমি এখন ওই স্যুপটা খাচ্ছি তো বললাম ড্রাই চিলি চিকেন আমার মোস্ট ফেভারিট আমাদের এখন রাহুর দোষ লেগেছে পেটে যা পাচ্ছি এই এটা আমি এটা খাচ্ছি এটা এটা নিয়ে যান হ্যাঁ এটা এখন চিলি চিকেন খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে তাহলে আমি পাইলেকে বলবো চল আর একটা মোমো নেবো দুজনে শেয়ার করে খাবো মেট্রো স্টেশন চলে এসেছি প্রচণ্ড গরম আর সিরিয়াসলি করা যাচ্ছে না মেট্রো আসেনি মেট্রো আসুক আমরা দুজনে নামবো বরানগর আমি যাব বাড়ি ও যাবে এখন আবার পড়াতে বাবা মানে বেচারা শান্তি নেই যাকেই ইয়ে মেট্রো আসছে মেট্রো আসছে বন্ধুরা পরে কথা বলবো ফাইনালি মেট্রো পেলাম মেট্রো ও বলছে আজকে তো দুটো পড়া অ্যাকচুয়ালি আজকে একটা পড়া পড়াবে আর সেকেন্ড পড়াটা পড়াতে পারবে না মানে না ও মানুষ ওকে আবার পড়ি আবার বাড়ি যেতে হবে স্টেশন এখন যতীন দাস পার্ক আসলো এবারে দেরি আছে ততক্ষণ আমরা গল্প করি আর তোমরা ব্লগটা দেখতে থাকবো এই দেখো যে পাস্তা প্রমোশন হয়েছিল ওখান থেকে এই পাস্তা আর এই যে এই সসটা দিয়েছিল যাক কিছু তো পেলাম